প্রয়োজন আলাম অর্থাৎ ফিটকারি এইভাবে কিছুটা ফিটকারি নিয়ে গুঁড়ো করে ফিটকারির পাউডার বানিয়ে ফেলুন আপনি চাইলে ফিটকারির পাউডারকে একটু বেশি পরিমাণে বানিয়ে একটি কৌটে ভরে রেখে দিতে পারেন এতে আপনাকে আর প্রতিদিন ফিটকারির পাউডার বানাতে হবে না এবার একটি পরিষ্কার পাত্রে দু কাপ পরিষ্কার জল নিয়ে নিন তারপর এর মধ্যে অ্যাড করুন চার চামচ ফিটকারির পাউডার আর তারপর ভালো করে মিক্স করে নিন মিশ্রণটিকে ততক্ষণ পর্যন্ত ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি জলের সাথে সম্পূর্ণ মিশে যায় পিটকারিতে এমন কিছু প্রপার্টিস থাকে যা আমাদের জনিপথ অর্থাৎ ভ্যাজাইনা স্কিনকে টাইট করতে সাহায্য করে যার ফলে লুজ ভ্যাজাইনা দ্রুত টাইট হতে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন ফিটকারি জলের সাথে সম্পূর্ণ মিশে গেছে আর আমাদের মিশ্রণটিও রেডি হয়ে গেছে তো চলুন এবার দেখে নিই কীভাবে এই মিশ্রণটিকে ব্যবহার করতে হবে প্রতিদিন রাতে শোয়ার আগে একটি তুলোর মধ্যে এই মিশ্রণটিকে নিয়ে এইভাবে মিশ্রণটিকে আপনার জনি পথে ভালো করে অ্যাপ্লাই করে নিন আর অ্যাপ্লাই করতে করতে হালকা করে মাসাজ করতে থাকুন এইভাবে পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করতে করতে অ্যাপ্লাই করতে থাকুন আর তারপর ভালো করে শুকিয়ে নিন আর এইভাবে সারা রাত রেখে দিন তারপর সকালবেলা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন এইভাবে এই পদ্ধতিটিকে নিয়মিত এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন আর এক সপ্তাহ পর আপনি দেখতে পারবেন আপনার লুজ ভ্যাজাইনা অর্থাৎ পথ অনেকটাই টাইট হয়ে গেছে যেহেতু ফিটকারির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে তাই ফিটকারি ভ্যাজাইনাল ইনফেকশনকে দূর করে ভ্যাজাইনার স্কিনকে হেলদি আর পরিষ্কার রাখে তো ফ্রেন্ডস দ্রুত জনিপথ টাইট করার জন্য এই রেমেডিটিকে আপনারা বাড়িতে বসে অবশ্যই ব্যবহার করে দেখুন আর এক সপ্তাহ পর আমাকে কমেন্ট করে জানান এই রেমেডিটি ব্যবহার করে আপনারা কেমন ফলাফল পেলেন